হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to freelancer Limon once again আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সাইটটি শেয়ার করব সেই সাইটটা থেকে আপনারা ডেস্কটপ এবং মোবাইল ডিভাইস উভয় দিয়ে কাজ করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করবেন কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি আজকের সাইটটির নাম হচ্ছে অটোফুসেট ডট ওআরজি এই সাইটটা থেকে আপনারা মোবাইল এবং ডেস্কটপ উভয় ডিভাইস দিয়ে কাজ করতে পারবেন তো এখানে কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাকাউন্টটি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইউজার নেম দিয়ে দিবেন আচ্ছা দেন এইখানে আপনার মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন দেন আই এগ্রি এখানে একটা টিক মার্ক দিবেন then I am not a robot এখানে ক্যাপচা ফিল আপ করবেন এবং সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনাদের এইখানে যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে sign up process sign up করার পরে আপনাদের সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইউজার নেম দেন এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা ফিল করতে হবে করার পরে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে অটোফুসের সাইটের ইন্টারফেস তো এইখানে আপনাদের আর্ন করতে হলে ডান দিকে দেখতে পাচ্ছেন ফুসেট রয়েছে এবং ফ্রি টোকেন রয়েছে আপনারা ওয়েবসাইটটির উপরের ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন লেভেল এইখানে লেভেল রয়েছে এখানে যত লেভেল আপডেট হবে আপনার ইনকামটি তত বৃদ্ধি পাবে ঠিক আছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আপনারা bitcoin ethereum ethereum classic litecoin monero হ্যাঁ ডাচ কয়েন তারপর হচ্ছে বিট কয়েন ক্যাশ টিআরএক্স তারপরে হচ্ছে কার্ডানো হ্যাঁ রিপল শিবাইনু যে কোনো ধরনের কয়েন আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে তো এইখান থেকে আর্ন করতে গেলে সর্বপ্রথম আপনাকে টোকেন কালেক্ট করতে হবে তো এইখানে আপনারা ফ্রি টোকেনে যদি ক্লিক করেন তো এইখানে দেখতে পাচ্ছেন ইনকামের জন্য আপনাদের শর্ট লিঙ্ক রয়েছে মাইনিং রয়েছে অফার ওয়াল রয়েছে এবং ডেইলি বোনাস রয়েছে এবং বোনাস কোড রয়েছে ঠিক আছে তো এইখান থেকে আপনারা মেইনলি শর্ট লিঙ্কের মাধ্যমে বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি একটি শর্ট লিঙ্ক কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি যে ইনকাম প্রসেসটি কেমন আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি একেবারে উইথড্র সহকারে আর একটি কথা এইখানে উইথড্র কোনো লিমিট নেই আপনারা যে কোনো পয়েন্ট বা যে কোনো অ্যামাউন্টে উইথড্র করতে পারবেন ঠিক আছে তো শর্ট লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফুসেট টোকেন ব্যালেন্স এখানে আমার আশি হ্যাঁ সিটি টোকেন রয়েছে এবং অ্যাভেলেবেল লিঙ্ক বা শর্ট লিঙ্ক রয়েছে একশো আটান্নটি ঠিক আছে তো এইখান থেকে আপনারা শর্ট লিঙ্ক কমপ্লিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন শর্ট লিঙ্কগুলো রয়েছে তো এই শর্ট লিঙ্কটা কমপ্লিট করলে আপনি এখান থেকে আশি এফ টোকেন পাবেন তো এইখানে আপনারা জাস্ট ভিজিটে ক্লিক করুন ভিজিটে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা ট্যাব ওপেন হবে বা শর্ট লিঙ্কটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে বলছে প্লিজ ওয়েট আচ্ছা এইখানে তারপরে আমাদেরকে কন্টিনিউ ক্লিক করতে হবে আচ্ছা তারপরে এইখানে আমাদেরকে I am not a robot এইখানে ক্লিক করতে বলছে এইখানে ক্লিক করি দেন এইখানে আমাদেরকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে প্লিজ ওয়েট দেন এখানে গোয়ে ক্লিক করব আচ্ছা দেন এইখানে দেখেন আমাদের একশো ষাট এফ সিটি টোকেন অ্যাড হয়ে গেছে এবং পঞ্চাশ লেভেল পয়েন্ট অ্যাড হয়ে যাবে তার মানে আপনারা এখানে যতগুলো শর্ট লিঙ্ক কমপ্লিট করবেন আপনাদের লেভেল তত বৃদ্ধি পাবে এবং এখানে টোকেনগুলো বাড়তে থাকবে ঠিক আছে তারপরে রয়েছে এখান থেকে আপনাদের এই এক্সচেঞ্জ অপশন রয়েছে তার আগে দেখিয়ে দিই ফুসের থেকে কীভাবে ইনকাম করবেন আচ্ছা ফুসের থেকে আপনারা অটো ক্লেমের মাধ্যমে ইনকাম করতে পারবেন ম্যানুয়াল ক্লেমের মাধ্যমে উইথড্র করতে পারবেন এই দুইটা অপশন দিয়ে আপনারা উইথড্র করতে পারবেন ঠিক আছে তো তার আগে আমরা মাইনিং অপশনটি দেখিয়ে নেই মাইনিং অপশনের মাধ্যমে আপনার এখান থেকে পিসি দিয়ে মাইন করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য আপনারা এইখান থেকে জাস্ট স্টার্ট মাইনিংয়ে ক্লিক করলে আপনাদের মাইনিংটি অন হয়ে যাবে ঠিক আছে এবং এখানে দেখেন থ্রেড রয়েছে এখানে যদি আপনার পিসি কনফিগারেশন ভালো থাকে তাহলে আপনারা এখান থেকে থ্রেডগুলো বাড়ায় দিয়ে দিবেন ঠিক আছে যত বাড়ায় দিবেন তত আপনার এখানে হ্যাশ রেট বাড়বে এবং আপনাদের মাইনিং স্পিড তত বেশি হবে তো এইখানে এইখান এইখান থেকে আপনারা পিসি হার্ডওয়্যারের মাধ্যমে ইনকাম করতে পারবেন বা মাইনিংয়ের মাধ্যমে আর্ন করতে পারবেন ঠিক আছে তো এরপরে দেন রয়েছে হচ্ছে অফার ওয়ালস এখানে বিভিন্ন অফারগুলো রয়েছে এইখানে এই অফারগুলো মেনলি আপনারা বাংলাদেশ থেকে কমপ্লিট করতে পারবেন না তাই এই অফার ওয়াল এর মাধ্যমে আপনাদের ইনকামটি হবে না ঠিক আছে তো আপনারা জাস্ট শর্ট লিংয়ের মাধ্যমে এবং মাইনিংয়ের মাধ্যমে এখান থেকে আর্ন করতে পারবেন তো সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে শর্ট লিঙ্কে তাই আমি সাজেস্ট করবো যে আপনারা শর্ট লিঙ্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আচ্ছা শর্ট লিঙ্কগুলো কমপ্লিট করার পরে আপনাদের যে প্রসেসটি আসতেছে সেটা হচ্ছে উইথড্র অপশন তো এখান থেকে আপনারা কীভাবে উইথড্র করবেন আচ্ছা উইথড্র করার জন্য আপনারা জাস্ট এইখান থেকে ফুসেটি ক্লিক করবেন ফুসেটি ক্লিক করার পরে ম্যানুয়াল ক্লাইম ম্যানুয়াল ক্লাইমে ক্লিক করলে এইখানে দেখেন এখানে ম্যাক্স করে দেবো আমরা এই যে এফসিটি টোকেন অ্যামাউন্ট এখানে আমরা যতগুলো টোকেন এখান থেকে উইথড্র করতে চাই সেই টোকেনের অ্যামাউন্টটি দিব তো আমরা এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি আচ্ছা এইখান থেকে বলছে কারেন্সি তো এইখান থেকে আমাদের কারেন্সি সিলেক্ট করে দেবো মানে কোন কারেন্সিতে আমাদের অ্যামাউন্টটি চাচ্ছি আমরা তো আমি যদি এইখান থেকে লাইট কয়েনে পেমেন্ট চাই তো আমি লাইট কয়েন সিলেক্ট করব লাইট কয়েন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই পরিমাণের লাইট কয়েন পাচ্ছি এবং এখানে বোনাস হিসেবে এই লাইট কয়েনটা পাচ্ছি তারপর এখান থেকে আমরা সিলেটে ক্যাপচা এখান থেকে আমরা রিক্যাপচা সিলেক্ট করে দিলাম তারপর আই এম নট এর ওপরে ক্লিক করব দেন এখান থেকে ক্লাইমে ক্লিক করব ক্লাইমে ক্লিক করলে আমাদের এখানে দেখেন সাকসেস হ্যাঁ এত LTC has been credited to your balance তো আমরা এখানে ড্যাশবোর্ডে আসলে এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের লাইট কয়েনে আমাদের অ্যামাউন্ট ডিপ হয়ে গেছে ঠিক আছে তো এইখান থেকে আমাদেরকে এখন উইথড্র করতে হবে উইথড্র করার জন্য জাস্ট উইথড্র অপশনে ক্লিক করবেন ঠিক আছে উইথড্রল অপশনে ক্লিক করলে আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন উইথড্র তো এইখানে আমরা সিম্পলি উইথড্রতে ক্লিক করব তার আগে বলে রাখি যে এই ওয়েবসাইট থেকে আপনারা ডিরেক্টলি আপনাদের ওয়ালেটে নিতে পারবেন এবং ফুসেট পেতে নিতে পারবেন তো আমি সাজেস্ট করব যে আপনারা ফুসেট পেতে উইথড্র নেবেন কারণ ফুসেট পেতে উইথড্রর কোনো ফি নেই কিন্তু অন্যান্য ওয়ালেটগুলোতে এটি মিনিমাম ফি রয়েছে আচ্ছা তার আগে আপনারা এই সেটিংস অপশনে যাবেন হ্যাঁ সেটিংস অপশনে যাওয়ার পরে এইখান থেকে আপনাদের ফুসেট পেজ যে মেল অ্যাড্রেসটা রয়েছে সেই মেল অ্যাড্রেসটা এইখানে অ্যাড করে দিবেন ঠিক আছে তারপর আপনারা উইড্রোতে যাবেন দেন এইখান থেকে আপনারা লাইট কয়েনে উইড্রো দিবেন উইড্রো দেওয়ার পরে এইখানে বলছে সিলেক্ট প্রসেসর এইখান থেকে আমরা দেবো হচ্ছে ফুসেট পে দেন এইখানে বলছে ম্যাক্স দেন এইখান থেকে সিলেটে ক্যাপচা সিলেক্ট করে আমরা এখান থেকে ডি ক্যাপচা করে দেব এবং আই এম নট এ রোবটে ক্লিক করব দেন এইখান থেকে আমরা উইথড্রতে ক্লিক করব তো উইথড্রতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট আমার প্রসেস পে অ্যাকাউন্টে চলে গেছে তো আমরা এখন একটু প্রসেস পেতে চেক করি যে আমাদের ব্যালেন্সটা উইথড্র হলো কিনা আমরা জাস্ট সিম্পলি ফোসেট পেতে লগ ইন করবো দেন এইখান থেকে আমাদের ইউজার ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে পেমেন্ট আসছে দেখেন অটোফুসের ডট এখান থেকে আমাদের এই পেমেন্টটা চলে আসছে ঠিক আছে তো সিম্পলি আমরা এই সাইট থেকে শুধুমাত্র শর্ট লিঙ্ক ভিজিট করে বা মাইনিং করে এখান থেকে ইনকাম করতে পারবো তারপরের অপশন রয়েছে হচ্ছে রেফারেল তো আপনারা এখান থেকে রেফারেল লিঙ্ক পাবেন এই লিঙ্কটি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করলে সেখান থেকে আপনারা বিশ পার্সেন্ট করে কমিশন পাবেন তার ইনকামে হ্যাঁ এই কোম্পানি আপনাকে এখান থেকে একটি বিশ পার্সেন্ট কমিশন দিয়ে থাকবে তো আপনাদের রেফার লিঙ্কটি আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন ঠিক আছে তো এই ওয়েবসাইটের আর দেখানোর মতন তেমন কোনো কিছু নাই এইখান থেকে আপনারা যে কোনো কয়েন শর্ট লিঙ্ক কমপ্লিট করার মাধ্যমে আর্ন করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ